সহ্য করে না তারপর তো আমরা চিরকালের জন্য মুক্ত তো বুঝতে পারছি না কম্বলে কাজটা বেশি করে কর আমার ওদের চাই তাহলে দিদির কাছে মুখটা দেখাতে পারবো না এই ঘন জঙ্গলে কোথায় খুঁজবো ওদের এই যা এই যা আমি এখানটা দেখছি কলকাতা শহরটা এত বড় কত বড় বড় বাড়ি কত গাড়ি আমাদের গ্রামে সব কিছুই নেই তোর জায়গাটা পছন্দ হয়েছে তো হ্যাঁ খুব পছন্দ হয়েছে যাক পছন্দ হলেই ভালো এবার থেকে তো তোকে এখানেই থাকতে হবে আর কত দূর গো রাজেন্দ্র এই তো কাছাকাছি এসে গেছি এই গেছে পড়েছি আমার পিছন পিছন ওপরে উঠে তুই এখানেই দাঁড়া আমি ভিতর থেকে কথা বলে আসছি দিদি নিয়ে এসেছি আয় ভিতরে আয় দিদি নিয়ে এসেছি ভালো করে দেখে নি এই রাজেন কখনো কথার খিলাপ করে না আরে সালা তো পুরো কুচি মারে নাও এবার আমার পাওনা আমাকে বুঝিয়ে দাও তোমার জিনিস তুমি দেখে নাও কি বলছো তুমি রাজেন্দ্র আমি তো কিছুই বুঝতে পারছি না চুপ একদম চুপ চুপচাপ দাঁড়িয়ে থাক কি হচ্ছে সব বুঝতে পারবি এসব কি বলছো তুমি রাজেন না তুমি কি পাগল হয়ে গেলে আরে এত বহু ফটাফট করে কথা বলা দেখছি তোমাদের জিনিস তোমাকে হ্যান্ডওভার করে দিয়েছি এবার তুমি কি করবে বুঝে নাও সে আমি ঠিক বুঝে নেবো এরকম কতজনকে শিকার করে দিয়েছি হ্যাঁ দেখে তো <laughs> রাজেন তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি থাকবো না এখানে এই চুপ খালি একদম চুপ বেশি কথা বললে না মুখটা সেলাই করে দেবো সোনা দিদি টাকাটা আজকে দেবে নাকি পরে আসবো কালকে আমি তাহলে চললাম বুঝে নিও কোথায় যাচ্ছে তুমি আমাকে ফেলে রেখে আমি এখানে থাকবো না আমি বাড়ি ফিরে যেতে চাই আমাকে নিয়ে চল এখান থেকে সর সর এখান থেকে সর হ্যাঁ, বলছি এই নতুন মাটাকে লাভলির ঘরে নিয়ে যা ওই তৈরি করে দেবে এই চল ওঠ চল চল আমি যাবো না ওঠ আমি যাবো না যাবি না যাবি না চল চল তুই সালা চালু সে তো ওই কি রে তোর এখানে গাড়ি গাড়ি পাওয়ার দিচ্ছিস যা নিজের নিজের কাজ করবে সেকশন এক্ষুনি চলে আসবে আর লাভলি মেয়েটাকে তৈরি করছে আর তোরা সেকশনের মনোরঞ্জনের ব্যবস্থা করবে না হ্যাঁ, আরে সেকশন যে আসুন আসুন চল আসুন আসুন আমি সব ব্যবস্থা একদম গুছিয়ে রেডি করে রেখেছি তাহলে চলো নতুন পাখিটাকে টেস্ট করা যায় তো পরে হবেই আগে চলুন একটু নাচাগানা করা যাক চলো তাহলে এই যে সুন্দরী তাড়াতাড়ি তৈরি হয়ে আজ তো প্রথম দিন কাস্টমারকে খুশি করতে হবে তো নাকি আমি কোথাও যাবো না প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব আরে এসব কথা প্রথম প্রথম সবাই বলে জাদু তারপর সব শুয়ে যায় ওই একে নিয়ে আয় দিদি ডাকছে চলে জাদু তোমার কাস্টমার এসে গেছে মনে হয় আমি যাবো না চলো চল ভাতিজা আর রূপলি আলো এত আয়োজন কিছু লাগে না ভালো রূপসী চাঁদ আর রূপলি আলো এত আয়োজন কিছু লাগে না ভালো অভিমানী রাতে আজ কোন ইশারাতে পুষে রাখাই মন এসে ডাকবে ভালোবেসে আশা হতো হৃদয় পূজা চলবে না মানে একেবারে দৌড়াবে আপনি আমাদের মা বাপ আছে আপনাকে কি খারাপ জিনিস দিতে পারে বলুন যা ন্যাশ করুন আমি যাবো না যাব না ভালো ভালো যাবি অন্য ব্যবস্থা নেব এই মন্টু তারা আমি ওর ব্যবস্থা করছি আরে আমি যাবো না তোমাকে 아동 ওই চল সারি চল না যাবি না তোর ঘর যাবে সারি চল সেক্সা ইউ যা আকি তো একদম রেডি আছে চাই তাহলে একদম যাও ওখানে শুয়ে থাক শেখ সাহেব আসছে Vocês dois já কাছে আসবো না প্লিজ ছেড়ে দিন এই পুরো কোঠাটা আমার টাকায় চলে বুঝলেন ভালো নতুন মাল আগে আমি চেখে দেখি তারপর বাকি কাজটা ছেড়ে দিন কাছে আসবেন প্লিজ কাছে আসবেন না ব্যাপার আমরা কিছু বলবো ঠিক আছে দিদি তৌফিক ভাই এসছে সাথে একটা ছেলেও আছে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো ঠিক আছে যাও দিদি মনে পড়লো তাহলে আমার কথা তোমাকে কি ভুলে থাকা যায় গো সোনা এই কটা দিন কলকাতায় ছিলাম না তাই আসতে পারিনি এটা আমার বন্ধু অভয় এর মনে না খুব কষ্ট একটু সুখ খোঁজার ব্যবস্থা করে দাও না কি রে তোর মনে এত দুঃখ কিসের আজ তুই জান্নাতের সুখ পাবি একদম চিন্তা করিস না হ্যাঁ দিদি এই নতুন নাগরটাকে নয়নার ঘরে নিয়ে যা আবার নয় না যা বলছি তাই কর ঠিক আছে দিদি চলুন আমার সাথে তুই কার ঘরে যাবি আমার কি যাওয়ার লোকের অভাব আছে বলো নাকি গো সোনা তুমি শুধু দেখে নিও আমার বন্ধু যেন কোনো অসুবিধা না হয় সে নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না